আসসালামু আলাইকুম আমার নাম তাহাবুর রহমান নির্ঝর আমার বয়স পনেরো আর আমি একজন স্টুডেন্ট আমার বাড়ি হচ্ছে ভোলা বোরহানুদ্দিন আর আমি হচ্ছে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র একটা সময় আমি সব কিছুই করতে পারতাম স্বাভাবিক ছিল সবই ঠিক ছিল অনেকদিন পর একদিন খেলতে গেছিলাম তো খেলতে যাওয়ার পর ব্যাটিং করতে যাওয়ার সময় আমি হিপে একদিন টান লাগে আমি যখন প্রথম ব্যথা পেয়েছিলাম মনে করছি যে আমার ব্যথা চলে যাবে আস্তে আস্তে কিন্তু তিন চার দিন গেল যাওয়ার পর একজন ডাক্তার দেখালাম তো ডাক্তার বলল যে কিছু ওষুধ দিছিল বল সেগুলো খাইলে সেরে যাবে কিন্তু সারে নাই তারপরে আমরা অন্য একজন ডাক্তার দেখাইছি সেই ডাক্তার দেখানোর পরও তিনি বলছিল ওষুধ দিছিল একটা মলম দিছিল মালিশ করার জন্য ওগুলোও মালিশ করছি আমরা তারপরেও যায় না তিন তিন মাসের মতো গেছে তারপরে আবার অন্য একজন ডাক্তার দেখাইছি সে বলছে যে কি হাড়ে ফ্র্যাকচার হয়েছে কিছুটা ফ্র্যাকচার হয়েছে ঠিকই কিন্তু তারপর বলছে যে এমনি সেরে যাবে তাও সারে নাই তারপরে আমরা ঢাকায় আসছি ঢাকায় অন্য একজন ডাক্তার দেখাইছি তো সেই ডাক্তারও বলছে কোনো সমস্যা নাই ঠিক হয়ে যাবে কিন্তু আসলে আমার ব্যথা যায় না কোনো কিছু করার সময় বা যদি উঠি নামি বা বসি কাজ করতে যাই তাহলে আবার ব্যথা ওঠে আমি ব্যথাটা একদম কোমর থেকে এই পায়ের হাঁটু পর্যন্ত হয় তারপরে আমরা এই ডাক্তারকে দেখাতে আসি মানে আমার এই ব্যথাটার কারণে অনেকগুলোই সমস্যা দেখা দিচ্ছিল যেমন যে সবাই স্কুলে যায় আমি স্কুলে যাই কিন্তু তারা আমার থেকে আগে চলে যায় তারপরে আমি পিছনে যাই কারণ আমার পায়ে ব্যথা হাঁটতে পারি না তাল মিলিয়ে তারপরে সবাই খেলতে যায় মাঠে বিকালে আমাকে ডাকে তারপরে আমি যেতে পারি না কারণ আমার পায়ে ব্যথা আর দীর্ঘক্ষণ বসে থাকলে কোমরে ব্যথা অনুভূত হয় আর ঘুম থেকে ওঠার পরে যখন আমি একটু পদক্ষেপ দিব বা পা দিব নিচে তখন হাঁটুতে ব্যথা হাঁটু থেকে শুরু করে কোমর পর্যন্ত পুরো ব্যথা হয় আর এই ব্যথার কারণে কোনো কিছু করাও যায় না নড়াচড়া করতেও কষ্ট হয় এই সমস্যাটার ফলে আমার মানসিকভাবে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হই যেমন যে প্রতিদিনই চিন্তা করতাম যে আমি কালকে কি ভালো হব কালকে কি ভালো হবো এরকম করতে করতে অনেক দিনই চলে যায় তো এর ফলে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হতাম যে কাজ করতে পারবো কিনা সবগুলো কাজ আমার পড়াশোনা করতে পারবো কিনা বা খেলতে যেতে পারবো কিনা আর বা উঠা বসা করতে পারবো কিনা ঠিক মতো চলাফেরা করতে অসুবিধা হয় এসব নিয়ে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম আর এই সমস্যার কারণে আমি সহ আমার পরিবারের সকলেই দুশ্চিন্তাগ্রস্ত যে তারা ভাবে আর কোনোদিন কিছু হাঁটতে পারবে না দৌড়াতে পারবে না বা চলতে ফিরতে পারবে না ঠিক মতো এই সমস্ত নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত গত পাঁচ মাস আগে সে খেলতে গিয়েছিল খেলা তো তার একেবারে এটা নেশার মতনই আমি তার ক্রিকেটে করছি আমার ওইখানে যে বোলায় যে গজব স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে নিয়েও আমি তারে দিয়েছিলাম ভর্তি করার জন্য পরবর্তীতে সে মনে হয় এই সমস্যাগুলোর জন্যই পাউডারে কি করতে পারে না ইয়া করতে পারে না বিদায় নিজে থেকে ইয়া ওইখানে যাইতে রাজি হয় না যাও স্কাউট করার পরে এই যে পাঁচ মাস আগে যে সমস্যাটা হয়েছিল বিকালে থেকে ছিল আমি বাসা ছিলাম না ওখান থেকে এই আপনার বলতেছে যে ব্যথা হয়েছে আমাকে বলে না বাবাকে বলছে সাথে সাথে ওই আমাদের স্থানীয় পর্যায়ে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে এক ডাক্তারকে দেখেছি আচ্ছা, আচ্ছা। উনি সেখানে একটা প্রাথমিক এক্সরে দিছে সেটা করা ওষুধ দিছে দিলে কি আমি কিন্তু বরাবরই যেহেতু আমি একটা ছোটখাটো জব যাই করি আমি আমার একটা বাচ্চার আমি নর্মাল কিছু করি না যাই হোক হয়তো ঢাকায় আনি বা বরিশালে নেই পরবর্তীতে আমি দেখলাম যখন যে ওই একশোটা ভালো হওয়াটা ইয়া লাগলো না আমি বরিশালে এসে ওনার কাছে নিয়ে গেছি ওইখানে আবার আমার বোন বাইরে থাকে বরিশালে সেখানে থাকিয়া ওই স্যারেরকে দেখাইলাম স্যার প্রথম দিন নিজেই এটা একসে দিল ওই স্যারে দেখিয়া দিল একটা এই মুহূর্তে আমার মনপুরার নামটা মনে নেই আর ওষুধও দিল দিয়ে বলছে যেটা খাওয়ান কিন্তু আমি ওই এক মাসের মতো কি করলাম খাওয়াইলাম ভালো হলো না পরবর্তীতে আবার স্যারের সাথে গেলাম স্যারের সিমেন্ট দিল ওই যে সিটি স্ক্যানটা করলো আলট্রাসাউন্ডটা নিজেই করছে স্যার করে আমার দেখাইছে কোথায় আর বলছে একটা ফ্র্যাকচারের মতন হয়েছে ওটা আর এখন আমি করবো না উনি সাথে সাথেই এয়ারপোর্টটা খালি নিজের কাছে পাঠাইছে বলছে যে ওনারে ব্যান্ডেজ করার জন্য ব্যান্ডেজ করলে এটা ভালো হইল কিন্তু ওই স্যার কী করলো ব্যান্ডেজটা করলো না আমি বললাম রিকোয়েস্ট করছি যে স্যার আপনি ব্যান্ডেজটা করেন যেহেতু ওই স্টুডেন্ট মানুষ নড়াচড়া করবো বলছে যে না আমি ডাক্তার আপনি কেন কথা বলেন আর আমি কিছু বলি না স্যার ওষুধ দিল এক মাস তাও সেখানে খাওয়াইলাম খাওয়ানোর পরবর্তীতে আবার স্যারের কাছে গেছে যে স্যার বেতারা তো পুরো কমে মানে নাই কারণ পরীক্ষা তখন আশা করছে গাছের বার্ষিক পরীক্ষা হ্যাঁ। তখন বললো যে না আবার স্যার পাল্টাই দিচ্ছে কিছু ওষুধ দেওয়ার পরবর্তীতে বলছে যে আর যাওয়া লাগবে না স্যারের কাছে আমি জিজ্ঞাসা করছি যে স্যার আবার কি আসবো বলছে যে না আর আসা লাগবে না যাও খাওয়ার পর কমলো না আমি পুনরায় আবার ওই নুরুল হক স্যারের কাছে কি করছি গেছি গিয়ে স্যারকে বলছি যে আপনি যেমন ওইখানে পাঠাইলেন স্যার ইয়াটা তো কমে নাই এখন আমি কি করব বলে যে আপনি পিআরপি করেন তখন আমি বিআরপিটা আমার ছোট ভাই ওয়াইফ ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজে আছে তো ওনারে আমি বলছি যে সুপ্রা দেখো পিআরপিটা কি আমি কিন্তু অত ভালোটা জানি না তারপরে মা ছেলে দুজনে মিলে মোবাইলে রিসার্চ করছি যে এটা কি জিনিসটা এটা করলে কেমন হইব স্যার বলছে যে আমি নিজেই করবো আমি এখানে করি আপনি বুধবার দিন আসেন সেদিন আমি রবিবারে ডাক্তার দেখাইছি সর্বশেষ আর স্যার বলছে বুধবারে যাওয়ার জন্য আমি আর যাই নাই ভাবছি যে যদি আমার কোথাও একটা ক্ষত হয় বা কিছু হয় তার সাথে আমরা অন্য একটা ভালো ডাকা ডাক্তার খুঁজি এরপরে ও আবার কি করলো আমার আরেকজন অর্থোপেডিক্স কাছে পাঠাইলো মিরপুর দশে হসপিটাল আছে না ওইখানে ওইখানে ওনার কাছে যে পাঠাইলো উনি ওই দেখে আর ওরা আগো করলো যে ইয়া হয়েছে আপনি কেন এত অস্থির হন আপনি আলহামদুলিল্লাহ বলেন আমার যে আলহামদুলিল্লাহ বলাইছে বলার পরে বাসা চলে গেছি কিন্তু আমি দেখি যে ও যখন স্বাভাবিক হাঁটে হাঁটাকে কি করতে হয় না স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারে না বা এই যে যাতে শুইলে পাশে যদি আমি কখনো বসি বলে যে আমার ব্যথা ব্যথা আর হাত দিলে ব্যথা ও আবার পাশাপাশি আমরা ওরে গরম যে শাক দেওয়ার যে ব্যবস্থাটা সেটাও রাখছি সেটাও দিতাম রাখছি তো পরবর্তীতে যখন আমার নিজের কাছে মনে হয়েছে যে না এই এই চিকিৎসাগুলো মনে হয় ওর জন্য ফলপ্রসূ না যেহেতু ও সাকসেস হয় না তাহলে আমরা আরো ভালো কাউকে দেখি যে দুজনে মিলে মা ছেলে রিসার্চ করিয়া দেখি যে ঢাকাতে কোন ডাক্তার ভালো কে এটা ভালো ট্রিটমেন্টটা করতে পারে পরে স্যারের এটা দেখলাম দেখার পরে আসবো যেহেতু ছুটি স্যারেরও তো বিষয় আছে ছুটি নিতে হইব ইয়ে করতে হইব দেখে প্রায় তাও এখানেও প্রায় পনেরো বিশ দিনের মতো কি হয়েছে আমাকে দেখার পরও ইয়ে হয়েছে যে স্যারের এখানে আসুন যাই হোক ছুটিটাও নিতে পারছি এ আসছি আসা স্যারকে এই ফাইলগুলা দেখাইলাম বর্ণনা করছি আমি তো একটা বেশি কথা বলি না স্যার নিজে দেখছি যে ফাইলগুলা দেখছি আমি ছিলাম শুনছি যে স্যারকেই বলে পরে স্যার টেস্টগুলা দিল আমি সেদিন টেস্টগুলা দিয়ে গেলাম গত কিবার দিন দিয়ে গেলাম শনিবার দিন স্যার দিয়ে গেছি স্যার একটা শুধু বাকি আছে এখনো সেটা টিভি গুলো যেটা আর বাকিগুলো দিছে দেওয়ার পর স্যার কালকে এখানে আসছি যখন তখন ওর বাবা সহকারে ঢুকছে আমি কিন্তু রুকি নেবাই দিয়েছিলাম তো ঢুকার পরে আমার আবার ডাকছে স্যার বলছে যে এখানে ভর্তি করানো লাগবে তখন আমি বলছি স্যার আমি তো একটু দূরে বলার রুগী যেহেতু আমার পনেরো দিনের আগে কি কিছু করা যায় না দেখেন এতটা সময় নিয়ে এতদিন পর্যন্ত যতগুলো ডাক্তার দেখেছি কোনো ডাক্তারই আমাকে বলে না যে মূলত ওর যে রোগটা সেটার নাম আর এখন সারের কাছে আসার পর সার কিন্তু সঠিক রোগটা নির্ণয় করতে পারছে এবং সঠিক রোগের চিকিৎসাটা তার শুরু করছে মানে আমি করছি যেমন বরিশালে একদিন যখন একটা বাজে গেছে তখন আমি চোখের পানি আমার করছি কি আরে ওই যে স্যারকে দেখে রিপোর্ট নিয়ে যখন বাসা যেতে পারি না আরে স্যার অবস্থা কেন লাপাকা মারতে এত কষ্ট দাও আবার যেমন কালকে আসি ওইখানে অনেকটা খারাপ লাগবে যে কি রোগ এইটুকু বয়স ওর এরকম হইলো আবার স্যার যখন বসে জলে রেখে দিতে তখন যদি বেরিয়ে আমি কান্না করছি যে না ছেড়ে রেখে যা আমার পক্ষে কখনই সম্ভব না আমি পারবো না এই তো ভালো হয়েছে আগে থেকে অনেকটাই প্রথম যখন আসছিলাম তখন এখানে সম্পূর্ণ হিপে পুরোটাই ব্যথা ছিল এখন অনেক দিন থেরাপি টেরাপি দেওয়া হয়েছে ডাক্তারে অনেক কিছু দিছে দিছে তারপরে ব্যথা এখন আগের থেকে অনেকটাই কমছে প্রথম যখন আসছিলাম তখন প্রচন্ড ব্যথা ছিল হিপের পা নাড়িতে অনেক কষ্ট হইতো হাঁটাচলা করতেও কষ্ট হইতো ডাক্তারকে দেখাইছিলাম তো ডাক্তার বলছিল যে এখানে থাকতে হবে কয়েকদিন ভর্তি হয়ে তারপর আমরা ভর্তি হয়েছি প্রথম দিন আচ্ছা, থেকে আচ্ছা। আস্তে আস্তে প্রত্যেক দিনই থেরাপি নিতে আসছিলাম থেরাপি যত নিতে আসছিলাম আস্তে আস্তে অবস্থার উন্নতি হতেছিল এখন পাঁচ সাত দিন গেছে তখন ব্যথা অনেকটাই কমে আসছে আগে যখন হাত দিতাম ওই জায়গায় অনেক ব্যথা করতো পানারাইতেও অনেকটাই কষ্ট হইত কিন্তু যখন থেরাপি দিছে ওনারা থেরাপি দেওয়ার পর আস্তে আস্তে ব্যথাটা কমে আসছে আর ব্যথা তেমন একটা অনুভবও হয় না এখন প্রথম যেদিন আসছে সেদিন তো আমার অনেক খারাপই লাগছিল কারণ আমি তো ওকে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছিলাম তখন স্যারের কথা শুনে এখানে আসছি এখন আমার মনে হয়েছে যে কি করব বা কি অবস্থা পরবর্তী দেখছি যে না পর্যায়ক্রমে ওর ট্রিটমেন্টগুলা হচ্ছে যেভাবে ওর দরকার সেরকমই এখান থেকে নিতে পারছি এমন কিছু ইয়া ছিল যে ওর কষ্ট হবে বিদে আমি অনেক সময় বাহির হয়েছিলাম আমি ওগুলার মুখোমুখি হই নাই কারণ আমার কাছে খারাপ লাগতো অনেকটাই চিকিৎসা যেহেতু নিতে আসছে চিকিৎসা নিতে হবে সেই ভাবনা ভাবেই আমি বাহিরে ছিলাম অনেক ইয়া দেখছি আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার যে সুন্দর একটা প্রতিষ্ঠান করছে করে মানুষকে তার স্বাভাবিক জীবনে ফিরে দেখার <clears throat> সুযোগটা করে দিছে এজন্য আমি আল্লাহর কাছে সরের জন্য অনেক দোয়া প্রার্থনা করছি অনেকটাই উন্নতি আমার এমন থেরাপি দিচ্ছে যেগুলো অনেক কোনো কোনো জায়গায় দেখি আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি এই আর কি পেইন ডিহেবিলিটেশন অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কারো কাছে এরকম উন্নত থেরাপি দেখি না এখানে অনেক উন্নত উন্নত থেরাপি যা দেওয়া হয় এগুলো অন্য কোথায় দেখিনি নার্স থেরাপিস্ট মানে এই যে যারা এখানে দায়িত্বরত আরো ছিল আমার কাছে ভালো লাগবে খারাপ না ভালোই কারণ যে যার কর্তব্য থেকে কি যতটা দেওয়ার কতটাই দিচ্ছি হয়তো কিছু ত্রুটি হলো সেটা হচ্ছে কি তারা তাদের কর্তব্য কাজ করতে গেলে আমি কি পারি সম্পূর্ণ একশো একশো করতাম না তারা পারছে করছে আমি তাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের কর্তব্য পালন করছে এমন ভালো ছিল প্রত্যেকে আমি দেখছি যে কাজে যখন যেটা দরকার ছিল রাত্র হোক সেটা ভোর হোক বা দুপুরই হোক আমি বলছি আমরা ডাকছি তারা সেটা মূল্যায়ন করছে প্রত্যেকের জায়গা থেকে না প্রায় প্রত্যেক আসতো আর ডিডি ডাক্তার তো সবসময় আসতো যে কোনো প্রয়োজনই আসতো যদি বলতাম আমরা আর দুইজন ডাক্তারই খুবই ভালো ছিল অনেক ভালো আমার কাছে আমি স্যারকে আপনারা তো প্রথমেই বললাম যে এই জন্য অসংখ্য ধন্যবাদ যে আমার ছেলেও বলছে যে এরকম কিছু থেরাপি ইয়া ছিল যেগুলো অন্যটায় আমরা দেখি না কারণ আমি তো তরুণিয়া আরো বড় যেটা আমি বরিশাল গেছেন কিনা কে জানি না সেখানে আমি গেছি তারপরে আমি আরো আমার আত্মীয়স্বজন দেখি যে অনেকে যদি বলতো ইয়ার কথা কিন্তু আমার কাছে আমার এখানকারটা ভালো লাগছে কারণ আমার আত্মীয়স্বজন অনেকেই আমার বলছে যে এখানে কেন আসছি বাঁকা এরিয়াতে আমি আসছি আমি বলছি না আমি আমার সিদ্ধান্তেই আমি স্যারের ভিডিওটা দেখছি আমার কাছে ভালো লাগছে এমনকি ভিডিও এবং কাজের কাজের সাথে কি মিল ছিল সেটি সেজন্যই আমি স্যার এই শফিউল্লাহ প্রধান স্যারকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে স্যারকে আমি দোয়াও করছি স্যারও আমার দোয়া করবে যেন আমার ছেলেটা আরও ভালো আরও সুস্থভাবে থাকতে পারে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের খুব ভালো চিকিৎসা আর সকল কিছুই ভালো ছিল যে আমি অন্য জায়গায় গেছিলাম অনেক ডাক্তার দেখাইছি কেউ পুরোপুরি বলতে পারে না যে আসলে কি রোগ ছিল বলতে পারে নাই কিন্তু স্যার বলছে খুব ভালোভাবে বলছে আর ট্রিটমেন্টও খুব ভালোই দিছে তাদেরকে আমার যতটুকু আমি যতটুকু পাইছি কারণ আমি এর আগে আমার মাকে নিয়ে ওই কারণ বাজারে ছিলাম তখন সেখানকার ইয়াটা ভালো দেখে আমি কিন্তু অনেকেরই বলতাম সরি কারণ বাজতো না কাকরাই তাদের যে চিকিৎসার যে মানটা সেটা ভালো দেখে আমি কি সবসময় সবার কাছে প্রশংসা করতাম যে এই জায়গাটায় গেলে মানুষের ট্রিটমেন্টটা কি সুন্দরভাবে হইবে মানে তাদের আন্তরিকতা আছে সেখানে যে আমাদের যে ইসলামিক মানে ধর্মিক যে লাইনগুলা সেইগুলা থেকে তারা যে ইয়েটা করে সেটা সেরূপ আমি শারীরিক প্রতিষ্ঠানটাও পাইছি এজন্য আমি আমি তো একটা জব করি আমি পাশাপাশি এই যে আমার ছেলে নিয়ে আসছি অনেকেই জানে যে আমি ছেলে নিয়ে এখানে আসছে তারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে যে কেমন কি অবস্থা কোথায় গেলেন এটা কিন্তু জিজ্ঞাসা করবো আর স্যারের প্রতিষ্ঠানটা এমনই একটা জায়গায় বলে কিন্তু চিনে সবাই কেন চিনবো প্রতিষ্ঠানটা না চিনো কিন্তু জায়গাটাকে কি চিনে এই এই শ্যামলী ক্লাবটা বলে সবাই কি চিনে আমি আজকে সকলেও এই এটার দিকে দেখে আমি স্যার ভালো জায়গায় প্রতিষ্ঠানটা করছে যে কারোর বললো জিনিসটা কি সহজে চিনে যাবে যে না এই জায়গাটা এটা আছে আমি যেভাবে আসছি এখন আমি মনে করি যে আমার মাধ্যমেও অনেকে জানতে পারবো বিষয়টা যে এই জায়গাটা এরকম এরকম ট্রিটমেন্ট আছে আমি দ্বীপ জেলা ভোলা থেকে আসছি বলতে গেলে পুরো দেশের ভূখণ্ড থেকে আমাদের জেলাটা একদম সম্পূর্ণ বিচ্ছিন্নই বলা যায় কোনো যোগাযোগ নেই সড়ক পথে কোনো যোগাযোগ নেই আর নদী সব দিকেই নদী এই দ্বীপ জেলার আর আমি দ্বীপ জেলা ভোলা থেকে আসছি আর ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে অসংখ্য ধন্যবাদ তিনি অনেক ভালো চিকিৎসা দেয় এবং অনেক মানুষই আসে এখানে আমি আসছি তো অনেককেই দেখছি যে সবাই সুস্থ হয়ে ফিরে যেতেছে এবং আমিও আজকে আল্লাহর রহমতে সুস্থ হয়ে ফিরে যাচ্ছি তো শফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ আর সবাইকে বলছি যে ডিপিআরসি হসপিটাল আসবেন এবং সবাই চিকিৎসা নেবেন